ভাই অবস্থা কেমন আছেন ভাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি কুমিল্লা থেকে উনি ফেরি থেকে আর আচ্ছা তো ভাইদের সাথে হঠাৎ করে দেখা ভাইদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই যারা যারা দেখতেছেন ওকে ভাই ধন্যবাদ ভাই ওকে আল্লাহ হাফেজ